মানে আপনারা কিন্তু একটা জিনিস প্রত্যেক জেলা সভাপতি সাধারণ সম্পাদক আছেন তার মধ্যে শুধু একজনের তার কারণ আপনারা জানেন এখানে আমাদের সম্মানিত সদস্যবৃন্দরা আছেন জেলা পরিষদের চেয়ারম্যানরা আছেন উপজেলার চেয়ারম্যান আছে আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন কে কোথা থেকে যাবেন কিভাবে যাবেন আপনাদের যানবাহন কি হবে বিশেষ করে আপনার দক্ষিণ অঞ্চলের লোক আমরা নদী মাতৃক এলাকার লোক আমরা লঞ্চে যাবো লঞ্চের জায়গাও আমি দেখে লোক কোথা থেকে যাবেন সেটা জানাবেন আমরা আর যদি কোনো জেলার কোনো সুবিধা অসুবিধা থাকে সেটাও আপনারা আমাদেরকে মরবেন আমরা সেটার ব্যবস্থা গ্রহণ করবো আপনাদের সবাইকে ওয়ার্ড ত্রিশ ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক